হ্যালো ভিউস কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকে দেখব আমরা আসলে বেঙ্গলোর কি কাজ করি আজকে দেখিয়ে দেব তো চলুন সামনে করা যাক আজকে দেখিয়ে দেব এই হচ্ছে আমাদের স্ল্যাব এগুলো স্ল্যাবের কাজ করা হয় আসলে আমার মাইক ফোন দেখতে পাচ্ছেন মাইক ফোনটা কাজ করে না প্রায় ওজন এখানে সত্তর থেকে আশি কেজি হবে জুসের মেশিন দিয়ে বানানো আর এগুলো খুঁটি দেখতেছেন না খুঁটিটা হচ্ছে বারো ফুটি খুঁটি আট ফুটি আছে থেকে বড় বিষয় হলো এটা ফরমান আমরা ওই পাশে যাইতেছি আসলে জেসিবির কাজ করতেছে আপনাদেরকে দেখানোর জন্য যাইতেছি এখানে গাড়ি করা হচ্ছে কেরালা কাজ করতাম এইগুলো হচ্ছে প্রায় তিরিশ কেজির উপরে ওজন আছে